Antara welcome back to my channel and welcome to another video of the series Quick Fix. I know যে তোমাদের কুইক ফিক সিরিজের প্রত্যেকটা ভিডিও খুব ফেভারিট অ্যান্ড uh, তোমরা অনেকে আমাকে অনেক রকমের শাড়ি ড্রেপিং রিকোয়েস্ট করেছিলে যার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পুরো traditional Bengali style sari draping so let's begin with the video সবার প্রথমে আমি শাড়িটাকে একবার র্যাপ করে নিয়েছি জেনারেলি আমরা যেইভাবে শাড়ি পরা শুরু করি তারপর আমি শাড়ির আঁচলটাকে নিয়ে একটা র্যান্ডম কুচি করে নিচ্ছি কোনো ভালোভাবে করার কোনো প্রয়োজন নেই এরপর শাড়ির আঁচলটাকে আমি বা দিকের কাঁধে ফেলে দিচ্ছি অ্যান্ড যেভাবে আমরা শাড়ি পরি ফার্স্টে পেছন থেকে ঘুরি এনে তারপর আঁচলটা ফেলি সেইভাবে কিন্তু নয় ডিরেক্টলি সামনে থেকেই আমরা আঁচলটা ফেলে দিচ্ছি মেকশিওর যাতে অলমোস্ট পা অবধি আঁচলটা বড় থাকে এরপর নর্মালি আমরা যেইভাবে কুচি করি সেরকমভাবে কুচিটা করে নিচ্ছি বাকি যে পোর্শনটা বেঁচে রয়েছে সেটা দিয়ে কুচি করার পর ঠিক এতটা পোর্শন এইভাবে আমরা ছেড়ে দেব ওইটাকে কিন্তু আমরা কুচি করছি না যে পোর্শনটা বেঁচে রইলো সেটাকে আমরা সামনে দিয়ে ফিক্স করব সেটা একটু পর তোমাদেরকে দেখাচ্ছি বাকি কুচিটাকে যেভাবে আমরা নিটলি নর্মাল শাড়িতে পরি সেরকমভাবে সুন্দর করে কুচিটাকে ধরে গুজে দিচ্ছি এরপর আমি প্লিটসগুলো করে নিচ্ছি প্লিটসগুলো তোমরা গায়ে ফেলে প্লিটস করতে পারো আমি অলওয়েজ আলাদাভাবে প্লিটসগুলো করে তারপর কাঁধে ফেলি তো তোমাদের যেটা সুটেবল ঠিক সেরমভাবে করো এরপর প্লিটস করার পর যেই বাকি পোর্শনটা আমি বাঁচিয়ে রেখেছিলাম কুচির থেকে সেইটাকে নিয়ে আমি পেছন দিকে এইভাবে গুজে দেবো এরপর প্রত্যেকটা প্লিজ দেখবে কি সুন্দরভাবে নিচের দিকে ফল করছে ওই সবকটা প্লিজকে ভালোভাবে স্মুথ করে নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে এরপর কাঁধে একটা সেফটি পিন লাগিয়ে নিচ্ছি আর বাকি যে আঁচলটা রয়েছে সেটা নিচের দিকটাকে এইভাবে চেপে নিয়ে থার্ড প্লিটের ভেতর দিকে গুজে দিচ্ছি এরপর তোমরা চাইলে কোমরে একটা কোমর বন্ধনী লাগিয়ে নিতে পারো বা এইভাবেও রেখে দিতে পারো এরকম আরও সারি ড্রেপিং ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কে তোমরা যাও গিয়ে দেখে নিতে পারো আরও অনেক ভিডিওজ আমি এর আগে বানিয়েছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে till then take care stay happy and tata